দাঁড়িয়ে পড়ছি আপনি কাছে এটা আমরা বলার সাথে সাথে আমরা কি পবিত্র পুরাণের সুরা বাঁকারা সরি যেটা আপনার সুরা আনফালের একশো আচ্ছা আচ্ছা আচ্ছা এবং আপনার এখানে কি জিনিসটা আছে যে সূরা আগুনের 30 31 জি জি 30 31 নম্বর জি জি জি আপনি হচ্ছে আরেকটা কথা বলবেন আপনি কিছুদিন একটা কথা বলবেন যারা সময় মতো নামাজ আদায় করবেন তাদের জন্য আল্লাহ বলেছেন যে তারা নিজের এটা করবে সময় মতো নামাজ আদায় করলেই হবে কারণ আপনি একশো করে আমরা আচ্ছা আচ্ছা একটু বসেন আমি বলে দিচ্ছি জি প্রশ্নটা খুব সুন্দর আমরা কিন্তু এ বিষয়ে বারবার ইয়া করি বিষয়টা বলি কেন আহলে সন্না বলি বা কেন আহলুল হাদিস বলি তাই না কেন আহলে সন্না ওয়াল জামা এটা বলি হ্যাঁ আসলে আমরা একটা দলিল দিই ইন্নানি আনামিনাল মুসলিমিন বা মুসলিম সবাই ওলা তামুতুন্না ইল্লা আংতুম মুসলিম আনা আউ্বালুল মুসলিমিন অনেক আয়াত আছে যেমন প্রথমটা যদি বলি যে ইন্নানি মিনাল মুসলিমিন আমি এই মুসলিমিন দ্বারা রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবা একরাম কি বলেছেন এটা এটা কিন্তু আমাদের জানা নাই এটার দ্বারা অর্থটা কি আচ্ছা মমিন হওয়া বেশি জরুরি না মুসলিম হওয়া বেশি জরুরি কে উত্তর দিতে পারে মমিন হওয়া আপনি চিন্তা করেন কতটা ভুল উত্তর দিলেন আপনারা তাহলে এখানেই এখানে কতটা ভুল উত্তর হয়ে গেল বুঝছেন আসলে কি বলবো মানে আমাদের শুরুটাই যদি আল্লাহ বলেন ওলা তামুতুন্না ইল্লা আংতুম মুসলিমুন যদি এটা যদি বুঝেন আপনি তাহলে কেন বললেন মমিন হজরুরি ইমান আনলেন মমিন কিন্তু সব কিছুর প্রতি আপনি যখন আনুগত্যশীল হলেন মেনে নিলেন তখন হলেন কি মুসলিম এটা পূর্ণাঙ্গ একটা শব্দ যদিও ইমান আর ইসলামে পার্থক্য করতে গেলে দুটো একসঙ্গে আসলে আলাদা করে করতে হয় তো উনি যেটা বলছেন যে কেন এটা হলো ইন্নানি আনা মিনাল মহুতাদিন আমি হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম কিন্তু কোরআন এবং হাদিসটা বুঝতে হবে সাহাবায়কেরাম যেভাবে বুঝেছেন ঠিক ওইভাবেই যেমন রসসাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যে

একশো সাঁত্রিশ নম্বর এক বাকারা আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলিমা আমাং তুমি সাহাবিদেরকে বলছেন তোমরা যেভাবে ইমান এনেছ ঠিক তারাও যদি ওইভাবে ইমান আনে ফাঁকা দিহিতা দাও তাহলে হেদায়ত পাবে আমরা বর্তমানে যত পাকা ইমানদারি হয় না কেন এই ইমান যদি সাহাবিদের ইমানের মতো না হয় কোনো দাম নাই পরেরটুকে বলছেন ওয়াইন তাওয়াল্লাহ ফা ইন্নামা হুম ফি শিকক যদি এটা গ্রহণ না করে তাহলে তারা ভ্রষ্টতার মধ্যে থাকবে এই জন্য এই যে মুক্তিপ্রাপ্ত দল এটা আল্লাহ রাসুলি বলেছেন ওয়াহিয়াল জামা আর একটা হাদিসে বলছেন আহলুসুন্না তাবি বিদ্যান মোহাম্মদ বিন সিরিন তিনি বলেছেন ওয়াইনকানুমিনাহলিসুন্না ফাইউ হাদিস যদি তারা আহলে সুন্নাতের লোক হতেন তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো ওয়া ইনকানুমিন আহলিল বিদায় ফালাইখাদ হাদিস এটা সহি মুসলিমের হাদিস এটা তো এই যে আহলে সুন্না কেন বলছি আহলুল হাদিস কেন বলছি এই ভাষাগুলো সবই প্রথমত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষা দ্বিতীয়ত সাহাবাহামের ভাষা শুধু একটা না আরও আহল আত্মাইফাতুল মানসুরা আত্মাইফাতুল জহেরা আল ফিরকা আন্নাজিয়া এই ভাষাগুলো আলাদা করে আল্লাহ রাসুল উল্লেখ করেছেন তাই আমরা উল্লেখ করি এই জন্য আমি গোত্র ভাগ করতে চাইনি মূলত বলতে চেয়েছি অসংখ্য মুসলিমরা সাল্লাহ সাল্লাম বলছেন মুসলিমরা ভাগ হবে কয় দলে তিয়াত্তর দলে কয়টা জাহান নামে যাবে একটা জান্নাতে তারা কোন দল মা না আলাইহি ও আসহাবি জি আমাদের যে উল্লেখ করেছেন এক এবং তিয়াত্তর জি এক এবং তিয়াত্তরের সাথে জি আমাদের যে এই আমার কাছে নিজের কাছে প্রশ্ন ছিল যে এত সংখ্যা থাকতে এক এবং তিয়াত্তর কেন জি উল্লেখ করেন জি সো এখানে আপনার যেটা আসছে

কোরআনের কোনো তাত্ত্বিক ব্যাখ্যা চলে না নাম্বার ওয়ান এটা কোরআনের কথা বলছি এখনই আমি বলে দিলাম একশো পনেরো নম্বর আয়াত সোরা নেশা একশো সাঁত্রিশ নম্বর আয়াত সোরা বাকারা এখানে আপনি এই দুইটা আয়াত পর্যালোচনা করবেন আমি শেষ করি আমি শেষ করি এখানে মানে কোরআনের ব্যাখ্যা যদি হাদিস দ্বারা হয় তাহলে এটা গ্রহণযোগ্য কিন্তু তাফসির দ্বারা যখন আপনি তাফসির দ্বারা দলিল নেবেন তাফসিরটা হতে হবে কি হাদিস নাম্বার ওয়ান কি হাদিস এক কারণ আর একটা কথা স্পষ্ট কথা ইমা আহমদ বিন হাম্বুল রহমাল্লাহ বলছেন তিনটা জিনিসের কোনো ভিত্তি নাই আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপরে আলোচনায় ঢুকলে খুব ভালো হতো আপনি আপনি সেটা হলো এক নম্বর হলো সালাসুল্লাহ সাল্লাহ আসাল তিনটা জিনিস দিয়ে কোনো দলিল গ্রহণ করা যায় না তার নম্বর হলো আর তাফসির তাফসির দ্বারা দলিল হয় না ওয়াল মালাহিম যুদ্ধ সংক্রান্ত ঘটনা দ্বারা দলিল হয় না ওয়াল মাগাজি কি বলে ওয়াল মালাহিম ইতিহাস দ্বারা দলিল হয় না যুদ্ধ সংক্রান্ত ঘটনার দলিল হয় না যে দলিল সাবেত করতে হয় তাহলে কোরআন এবং সন্না লাগবে আর কোরআনের যখন আপনি ব্যাখ্যা নেবেন তখন হতে হবে কি হাদিস এইটাই এখন বর্তমানে এই যে তাফসিরটা উৎপত্তি কোথা থেকে হলো এই কথা বলতে গেলে তো আপনারা মানে বুঝবেন খুব শক্তভাবে নিবেন কথাটা যে হাদিস পড়া থেকে তাফসিরের দিকে আমরা গেলাম কেন কোনোদিন আমার এই কথাটা বিশ্লেষণ করেছেন ভাবছেন কখনো এই উৎপত্তিটা হলো কখন থেকে এই যে তাফসির পড়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এটা হলো কখন থেকে এই উত্তর আমি পরে দেব আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই